তোমরা চাইলে না দেখি হাই হাই হাই হাই হ্যাঁ সুন্দর করে যাও চলো আমার body. So how did that happen? নষ্ট লাগবে কিরকম দেখুন রাস্তাটা পোস্টার আমরা আটটা দেখতাম কিরকম কি অবস্থা রাস্তার আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ এই যে অবস্থা চলো চলো চলো বাচ্চা ಒಂದು ಸಲ খোলা প্রথমে পান ধরে আমার দৌড়াইছে সেখানে একটা ভিডিও আছে ভিডিওর মধ্যে ওদিকে ওদিকে এখান থেকে আগে পান ধরে দৌড়াইছিল ওই যে এদিক থেকে এদিক এদিক থেকে সে পান ধরে দৌড়াইছিল মানে কি লুচ্চা পান ছিল আজকে তো স্কুল বন্ধ Fula, fula, fula, fula, fula. el farolito. পারো স্কুলের স্টুডেন্টরা এখানে আসতে মনে হয় না বৃষ্টি তো বৃষ্টি করে তো কলেজে যাইতো না কোন জায়গায় যাইতো স্কুল বন্ধ তো স্কুল বন্ধ আজকে এ রাম প্রম ঘড়ি করছে রাম কি অবস্থা স্কুলের বাউন্ডারি चलो टाटा